একজন প্রশ্ন করছেন তবলিগের ইস্তেমায় গেলে ইমান থাকবে না এ কথাটি কি ঠিক ইস্তেমাকে বিশ্ব ইস্তেমা বলা যাবে কি প্রিয় ভাইরা তবলিগের ইস্তেমায় গেলে ইমান চলে যায় এই কথাটা ঠিক কথা নয় এটা একটা বাজে কথা এইভাবে কমনলি এই কথা বলা যায় না প্রিয় ভাইরা কেননা ওইখানে তো ইমান এবং আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্যই মানুষ যেন আমলদার হয় নামাজি হয় আল্লাহর দিকে ডাকার জন্যই তো সেখানে মানুষ যায় সুতরাং সেইখানে গেলে ইমান চলে যাবে বিষয়টি এরকম নয় তবে কতগুলা বিষয় একটু সাথে আপনার স্মরণ রাখতে হবে এক নম্বর অনেক আম মানুষজন যারা তবলিগের মানে বয়ান ফজিলতের বয়ান করতে করতে বলে তিন চিল্লায় যদি কেউ যায় তাহলে তার জান্নাত লেখা হয়ে যাবে নাউজুবিল্লা এরকম কোনো কথা কেউ বলতে পারে না আর এরকম কথা কোনো আলেমরাও বলে না যেগুলো সাধারণ মানুষ এইগুলা মানুষ এইগুলা কথা বেশি বলে এই জন্য আপনার তাবলিগ আলেমের সাথে সংশ্লিষ্ট হতে হবে সুন্নার পাবন্দ মানুষের সাথে হতে হবে যেই লোক বিদাত বুঝে সুন্নাত বুঝে আপনার তবলিগ এইরকম মানুষের সাথে হতে হবে ঠিক না দুই নম্বর বিষয় ভাই অনেকেই বলে হজে যেতে যদি নাও পারিস তবলিগে একবার চলে যা হজের সমান এটা অনেক মুরুক্ষ লোকেরা বলে এখন মুরুক্ষ লোকের কথায় যদি আপনি আমলে নেন তাহলে বিপজ্জনক কথা এটা মূর্খ লোকের কথা তো এখানে আমলের যোগ্য নয় প্রিয় ভাইরা এরপরে ইস্তেমায় অনেকে মনে করে যে জীবনে অন্ততপক্ষে ইস্তেমায় যাওয়া ফরজ ইস্তেমায় কেন যাওয়া ফরজ করে তবলিক করা ফরজ তবলিক করা ফরজ মানে ইস্তেমায় যাওয়ার পর এখান থেকে তোমার জন্য হাল তৈরি হবে এই জন্য ইস্তেমায় যাওয়া ফরজ নাহজুবিল্লাহমিন জালিক এইরকম কোনো কথা বলা যাবে না পৃথিবীর কেউ ফরজের বিধান নতুন করে বানাতে পারে না আল হালাল উবাইন আল হারাম উবাইন দুটাই ক্লিয়ার কিন্তু এইগুলো তো আম মানুষের কথা এগুলো সাধারণ মানুষের কথা যারা একদম উপরের থেকে লিখিত কোনো এভিডেন্স আছে যে কেউ বলছে তবলিগের তিন চিল্লা গেলে আপনার জান্নাত হয়ে যাবে মানে আপনি যা গুণা খাতা করেন করেন তবলিগ গেছেন আপনার তিন চিল্লা আপনার ক্লিয়ার জীবন না এরকম কোনো বিষয় নয় তারপরে তবলিগের ইস্তেমায় যদি যান হজে না পারলাম তো ইস্তেমায় যান হজের সব হবে এগুলো বানোয়াট কথা বাজে কিছু ভুল লোকের কথা এখন এইগুলার উপর উসুল করে আপনি গড়ে যদি বলে দেন তবলিগে গেলে ইমান হারা হয়ে যাবে এটা একটা আক্রোশমূলক কথা এরকম কথা আমাদের বলা উচিত নয় আমরা ইসলাম করব ভুলগুলা ধরে ধরে যে এই জিনিসগুলা আপনাদের ঠিক নাই এই জিনিসটা ঠিক করেন এই পদ্ধতিতে যান এইভাবে বলবো কিন্তু এইভাবে ইমান আর কুফুরের মধ্যে যদি এটাকে মানদণ্ড দাঁড় করায় দেয় বিপজ্জনক কথা দুই নম্বর প্রশ্ন ভাইয়ের ইস্তেমাকে বিশ্ব ইস্তেমা বলা যাবে প্রিয় ভাইরা এখান থেকেও মনে আমাদের বেরিয়ে আসা উচিত বিশ্ব ইস্তেমা মানে কি যে সারা পৃথিবীবাসীর জন্য তবলিগের একটা একদিন তিন দিনের বৈঠক হবে পৃথিবীর যারা তাবলিগের এই কাজের সাথে আছেন তারা এই জায়গায় একত্রীভূত হবেন বিভিন্ন দেশের হন পাঁচ দেশেরই হন দুই দেশেরই হন তো বিশ্বের জন্য এই দিনটা ফিক্সড বাকিগুলা আঞ্চলিক আঞ্চলিক সেই হিসাবে এটাকে যদি বিশ্ব ইস্তমা বলেন ঠিক আছে কিন্তু ইমানদারদের একতিভূত বিশ্ব ইস্তেমা কিন্তু আরাফাতের দিবস ঠিক কিনা আরাফাত ছাড়া পৃথিবীর কোনো বিশ্ব ইস্তেমা বলে ইমানদারদের কিছু নাই ওইটাই হচ্ছে একদম একতিভূত হওয়ার দিন কিন্তু আঞ্চলিকভাবে এই কথা বলা যায় যে বিশ্ব ইস্তেমা পছন্দ করে না সেইটার ভুল ধরে কিন্তু নিজেরা আবার যখন প্রোগ্রাম করে তখন নাম দেয় মহাসম্মেলন মহাসম্মেলনের আরবি কি ভাই বলেন না বিশ্ব ইস্তেমা একই কথা তো ইস্তেমা মানে সম্মেলন তা আপনি আপনারটা মহা সম্মেলন বড় সভা আপনারটাই দিচ্ছেন তখন গায়ে বাঁধে না আর যার দোষ খুঁজে পাই তখন তারেক শুধু খোঁসায় এটা আমাদের সভা এটা ভালো স্বভাব নয়